দেখতেই পেয়েছেন কিভাবে ফাইবারের নোটিফিকেশন নোটিফিকেশনগুলো আসে বা রিকোয়েস্ট আসবে বিভিন্ন ম্যাসেজের নোটিফিকেশন আসবে ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি কেউ মনে করেন ভিডিওটি স্কিপ করে দেখবেন তাহলে এখনই ভিডিওটি কেটে চলে যেতে পারেন কারণ এটি নতুন ফ্রিলান্সারদের জন্য উপকারী একটি টুলস যে টুলসটি আজকে দেখাবো তো টুলসটি কীভাবে ফাইবার ইনস্টল করতে হবে সেটা দেখাই দেখাবো ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য ফাল্গুনের লাল গোলাপের শুভেচ্ছা স্মার্ট ফাইবার এক্সটেনশন এখানে এই যে স্মার্ট ফাইবার সেটাতে আমরা যাবো এখানে যে এক্সটেনশনটা আছে সেটা অ্যাড করব এটা দেখছেন এটা কিন্তু স্টার কম হলেও এটার কিন্তু খুব ভালো সুবিধা আছে কিন্তু এটার একটা অসুবিধাও আছে অসুবিধাটা হলো যে এটা একটি আপনাকে এক মাসে ট্রায়াল দিবে তো এক মাসে যে ট্রায়াল অপশনটা দিছে এক মাসটা আপনি খুব ভালো পাবেন তারপরে পাঁচ ডলার পার মান্থের জন্য পাঁচ ডলার পে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টিউটোরিয়াল দিচ্ছে তারা টিউটোরিয়ালটা দেখলে বুঝতে পারবেন কীভাবে এটা আসবে আমি ফাইবারটা পিন করি এখন এটাকে আমার লগ করতে হবে এই যে এখানে দেখছেন ক্লিক টু অ্যাক্টিভ এটা প্রত্যেকবার ব্রাউজার ওপেন করলেই আপনার ক্লিক টু অ্যাক্টিভ করতে হবে আপনি যেটা যেটা চান সেটা সেটা দিতে পারবেন কোনটা কোনটা চান এখানে হ্যাঁ এটা দিবেন এবং এটাকে অ্যাক্টিভ করবেন প্রত্যেকবার ব্রাউজার ওপেন করলে এটা অ্যাক্টিভ করা লাগবে আপনাকে লগ ইন যদি কেউ নতুন অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আমার লগ ইন করা রয়েছে যার জন্য আমার মেইল আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমার লগ ইন করা আছে যারা নতুন তাদের জন্য রেজিস্ট্রেশন অপশনে যাবেন রেজিস্ট্রেশন করবেন এখানে একটা নাম দিবেন তারপরে জিমেল দিবেন তারপরে পাসওয়ার্ড দিলে ক্রিয়েট অ্যাকাউন্ট এটা লগ হয়ে যাবে আমার লগ দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে on month dollar five dollar আমি বারো মাসের জন্য ষাট ডলার আমার প্রত্যেক মাসে পাঁচ ডলার করে পে করা লাগবে যদি এখন আমি এক মাসের এক মাস যে ট্রেলার ভার্সনটা এটা ইউজ করা হয়ে গেছে আমার কিন্তু আমি এখনও পাচ্ছি সেটা এই এখনও পাচ্ছি এটার একটি ক্র্যাক ফাইল আছে আমার কাছে ক্র্যাক ফাইলটা ওইটা আমি ইউটিউবে দিতে পারবো না তো ক্র্যাক ফাইলটা যার যার এক মাসের ট্রায়াল ভার্সন হয়ে গেলে ক্র্যাক ফাইল প্রয়োজন পড়লে ক্র্যাক ফাইলের জন্য দয়া করে আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে ক্র্যাক ফাইলটা দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন